Hello everyone this is Antara welcome back to my channel so আজকে আমাদের প্ল্যান ছিল যে ডান্স শ্যুট করবো বাট অ্যাজ ইউজুয়াল বৃষ্টির জন্য সব প্ল্যান একদম ঘেটে ঘ হয়ে গেছে তো এই মুহূর্তেও বৃষ্টি পড়ছে but I really need to share something with you তো তাই জন্য এই ভিডিওটা অলমোস্ট ভিজে ভিজেই বানাচ্ছি তো তোমরা নিশ্চয় ভাবছো যে কী শেয়ার করতে চলেছি so there is a good news আমি খুব শিগগিরই আমার আরেকটা চ্যানেল আরম্ভ করতে চলেছি চ্যানেলটার নাম হচ্ছে অল আই নো সো এই চ্যানেলের নাম দেখেই মানে নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে কী রিলেটেড হয়ে যাবে এভরিথিং দ্যাট আই নো আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো starting from blog makeup tutorial anything যেটা আমার ভালো লাগবে আমি সব কিছুই ওই চ্যানেলে আপলোড করবো চ্যানেলের লিঙ্ক কিন্তু নিচে দেওয়া রয়েছে তোমরা এখন থেকেই সাবস্ক্রাইব করো এই চ্যানেলে যেরকম ভালোবাসা আমাকে দিয়েছো আমি এক্সপেক্ট করবো তোমাদের থেকে সেই সেরকম ভালোবাসা ওই চ্যানেলেও পাবো সো এই চ্যানেলে যেমন আমি ওয়েডনেসডে করে ডান্স ভিডিওস আপলোড করি ওই চ্যানেলের জন্য আমি ভেবেছি যে স্যাটারডে বা সানডে সেটা তোমরা কমেন্ট করে জানাও যে কোন দিনটা হলে তোমাদের ভালো লাগবে তো টেন্টেটিভলি সেপ্টেম্বরের যে ফার্স্ট স্যাটারডে বা সানডে পড়ছে ওই দিন আমি ফার্স্ট ভিডিও আপলোড করব। কি ভিডিও আপলোড করব সেইটা দেখা যাক কি হয় মেবি আমি ইন্ট্রোডাকশন ভিডিওই আপলোড করব সেই দিনকে তো তোমাদের ভালোবাসার আমি অনেক এক্সপেকটেশন রাখছি চ্যানেলে সাবস্ক্রাইব করো এই চ্যানেলেও সাবস্ক্রাইব করো যদি না করে থাকো আর তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই চ্যানেলে আমি একটা নতুন ডান্স ভিডিও নিয়ে আসছি অবশ্যই আর ওই চ্যানেলেও আমি একটা নতুন ভিডিও নিয়ে নিশ্চয়ই আসছি খুব শিগগিরই তো অপেক্ষায় থেকো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই